আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানি আপনাদেরকে স্বাগত দর্শক ব্যথা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন যারা জানেন না তাদের জন্য বলছি ডিপিআরসি হসপিটাল যেটি ঢাকা শ্যামলীর প্রাণকেন্দ্রে অবস্থিত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যা এবং স্ট্রোকজনিত সমস্যা যারা ভুগছেন প্যারালাইজড হয়ে গিয়েছেন বা শরীর হাঁটু কোমর ঘাড় বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন এবং অনেকেই হয়তো বলে দিয়েছেন অপারেশন অবশ্যই অবশ্যই দরকার তাদের জন্য বলছি একবার হলে চেষ্টা করতে দিন আমাদেরকে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে ব্যথা রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয় দর্শক হাজারো রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন মাত্র অল্প কিছুদিনের ট্রিটমেন্টে তারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওঠেন তার অসংখ্য প্রমাণ আছে আমাদের অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলোতে অসংখ্য পেশেন্ট আছেন যারা তাদের জীবনের এই ইতিহাসগুলো তারা বলে গেছেন দর্শক ঠিক তেমনি আপনাদের সামনে আজকে হাজির করেছি আমাদের একজন প্রবাসী ভাইকে যিনি দীর্ঘদিন যাবত উনি পিএলআইডি রোগী উনি ভুগেছেন এবং একটা সময় দেশে চলে আসতে বাধ্য হয়েছেন আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি আমার নাম মনির মনির বাসা কোথায় আপনার নরসিংদী নরসিংদী কোথায় নরসিংদী লাইপুরা থানা রায়পুরা আচ্ছা আমরা জানি যে আপনি প্রবাসী ছিলেন হ্যাঁ কোন দেশে ছিলেন মালয়েশিয়া কত বছর ছিলেন ওখানে মানে পাঁচ বছর গত পাঁচ বছর ধরে ছিলেন আচ্ছা আমরা জানি আপনি আপনার কোমর ব্যথা জনিত সমস্যার কারণে আপনি স্যারের কাছে হ্যাঁ। এসেছিলেন তো এই ব্যথাটার উৎপত্তি আসলে কতদিন আগে মানে আপনি বুঝতে পারেন ঠিক কতদিন আগে বা আপনার হ্যাঁ। অতীত কোনো ইতিহাস আছে কিনা ব্যথা পাওয়ার জন্য হ্যাঁ এই পাঁচ বছর আগে হ্যাঁ, বাড়ি তুলতে গিয়ে ব্যথা লাগছে মনে হয় এটা কি মালয়েশিয়াতেই হ্যাঁ মানে ওখানে আপনার ভারী জিনিসপত্র হ্যাঁ, অনেক সময় তুলতে হতো আপনার কাজের প্রেক্ষিতে আচ্ছা তো যখন ভারী জিনিস তুলছিলেন কি হয়েছিল ওই সময়টায় কোমরে টানা লাগছিল আচ্ছা টান লাগার সাথে সাথে কি করেছিলেন মানে বসে গিয়েছিলেন ব্যথায় তখন তেমন সমস্যা নয় পরে আস্তে আস্তে সমস্যা দেখা বাসা যাওয়ার পরে বা পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন যে কোমরে প্রচণ্ড ব্যথা তো যখন প্রচণ্ড ব্যথা কি করেছিলেন সাময়িকভাবে তখন কিন্তু ট্রিটমেন্ট নেই না যখন এইভাবে ছিলাম ব্যথার কোনো ওষুধও খাননি কোনো ডক্টরের কাছে যাননি ব্যথা নিয়ে আবার কাজে গিয়েছে পরে দুই এক মাস পরে ডাক্তার কাছে গেলাম মানে যখন দেখছেন ব্যথা হ্যাঁ। যাচ্ছেন এবং এই ব্যথা নিয়ে কাজও করতে পারছেন না তখন ডাক্তার কাছে যাওয়ার পরে ট্রিটমেন্ট দিল হুম হুম দেখ চেক করলো দেখ সমস্যা হয়নি তারপর ইঞ্জেকশন দিল ওষুধ দিল সুস্থ হইলাম না তারপরে মানে ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথা যাচ্ছে আচ্ছা তখন কি করলেন এইভাবেই চলতে রইলো তা মানে এই ব্যথা নিয়েই আপনি কাজ করছেন মালয়েশিয়াতে প্রবাস জীবনে আর কোথাও কোনো ডক্টরের কাছে যাননি হ্যাঁ দেখাইছি দু তিন ডাক্তারের পরে এই বাংলাদেশ দেখাইছিলাম আইসা একবার আচ্ছা মাঝখানে যখন ভ্যাকেশনে এসেছেন বাংলাদেশ বাংলাদেশে দেখাইছিলাম কি বলেছিল ডক্টর তখন তখন বলেছিল হাড় ক্ষয় হয়ে গেছে হুম হুম ট্রিটমেন্ট নিলে এক মাস লেস্ট থাকলে ভালো কিভাবে বুঝেছিলেন ডক্টর যে আপনার হাড় ক্ষয় হয়েছে কি পরীক্ষা করেছিলেন এক্স রে করেছিল এক্স রে করে আপনাকে বলেছেন হাড় ক্ষয় হয়ে গেছে সেটার জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে বলেছেন কি ধরনের ট্রিটমেন্ট ছিল সেটা ট্রিটমেন্ট কোনো ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছিল ভিটামিন হুম হুম ডি দিয়েছিল তারপরে মানে, মানে ওষুধ যে এগুলো কোনো ধরনের থেরাপি বা এই ধরনের কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, দেননি হ্যাঁ। আচ্ছা কিন্তু আপনি সেই ওষুধ খেয়ে উপকার পায় নাই বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছিলেন সমস্যাটা মূলত কি হতো দীর্ঘ সময় আপনি বসে থাকলে বসে পেটে ব্যথা করতো প্রচন্ড ব্যথা করতো আর সারাক্ষণ যখন কাজ করতেন কাজ কাজের মধ্যে তো এমন সমস্যা হয় না আচ্ছা। বসে থাকলে সমস্যা মানে জিলিয়ে মাত্র কাজ করতাম জীবন একটা শর্ট করে না আচ্ছা থাকতো আর কিছু অন্য কিছু কাজ করতে পারতো না চিরা মারা করতো আচ্ছা মানে ব্যথার জন্য চিৎকার করতেন এরকম হ্যাঁ। করতেন ব্যথার হ্যাঁ, জন্য আচ্ছা তো যখন দেখছেন যে এরকম ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছে না গত পাঁচ বছর থেকে এই ব্যথা নিয়ে আপনি যুদ্ধ করছেন আপনার কি মনে হয় না যদি আপনার ঠিক ওই সময়টা আপনি একটা সঠিক চিকিৎসা পেতেন তাহলে এই পাঁচ বছর আপনি আরও ভালো করে কাজ করতে পারতেন জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো তো যখন দেখছেন যে চিকিৎসা করছেন ভালো হচ্ছে না মনের ভিতর কেমন কাজ করতো ওই সময়টা কি মনে হতো যে কি সমস্যা কি সেজন্য এটা এই জন্য পরে স্যার ভিডিও দেখলাম ভিডিও দেখে তারপরে এখানে সরাসরি চলে আসছেন মানে ইউটিউবের মাধ্যমে হঠাৎ করে দেখছেন যে কি ধরনের ট্রিটমেন্ট আছে হ্যাঁ, কি হ্যাঁ, আছে হ্যাঁ, ওই সময়টা হঠাৎ করে স্যারের একটা ভিডিও দেখতে পান এবং তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার বলেছে স্যার বলছে আসার যে তো কিন্তু সমস্যা এটাই কেন আছে তারপরে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে দেখা যায় সমস্যা আচ্ছা তো পরীক্ষা নিরীক্ষার পরে যখন আপনার এই আইডি ধরা পড়লো স্যার কি বলেছিলেন স্যার তারপরে ভর্তি দিল ভর্তি দিয়েছে সো ভর্তি নিলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং প্রতিদিন কয় বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছিল তিনবার তিন বেলা করে এবং এই ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে কততম দিন আপনার আজকে বারো দিন বারোতম দিন কেমন আছেন আজকে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ এই যে যে বসে থাকলে এই যে আমার সাথেও কিন্তু আপনি অনেকক্ষণ বসে আছেন সেই প্রচণ্ড ব্যথা আপনাদের ভাষায় যেটাকে বলে ঝিল্লি দিয়ে ওঠা বা পেইন করা প্রচণ্ড পেইন যেটাকে বলে সেটা কি এখন করছে বা বসে থাকতে কি এখন কষ্ট হচ্ছে আপনার না এখন সমস্যা হচ্ছে তার মানে এই যে দূর থেকে হঠাৎ করে একটা ভিডিও আপনার জীবনটাকে আজকে বদলে দিয়েছে কেমন লাগছে পুরো জিনিস ভালো লাগছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকরা যারা সমস্যা আছে এই ব্যথাজনিত কোমর ব্যথা পিঠ ব্যথা গাড় ব্যথা অবশ্যই স্যারের কাছে আসবে আসা ট্রিটমেন্ট নিবে অবশ্যই সুস্থ হবে আলহামদুলিল্লাহ দর্শক এই ধরনের ট্রিটমেন্টগুলোতে যেমন নিজের সাহস থাকা দরকার তেমনি পরিবারের যে সদস্যরা আছেন তাদেরও পাশ থেকে আসলে সাহায্য করা বা সাহস দেওয়াটা অনেক বেশি জরুরি আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি যিনি পুরো বিষয়টা পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা উনি পর্যবেক্ষণ করেছেন আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি কি হয়েছিল এবং এখন কেমন আছে আসসালামু আলাইকুম আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু আমার নাম মোহাম্মদ উলজম আচ্ছা আমরা জানি আপনার ভাই দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে যখন উনি ব্যথা নিয়ে কমপ্লেন করতেন কি বলতেন ওই সময়টাতে বা কেমন দেখতেন ওই সময় তিনি ভাই মানুষ এজালবা ছিল ওই সময় বাড়িতে ফোন আসতো বিভিন্ন ধরনের সমস্যা মাজায় ঘরে এসে মাজাই ঘরে ঘাড়ে ব্যথা তো ওষুধ খাওয়ার বলতে ফোন দিলে বলতাম যে ওষুধ ওষুধ খাইছে না মানে বিভিন্ন ধরনের ওষুধ খাইতো ওইদিকে মালয়েশিয়ার তো খাওয়ার পরে আরো কিনু ব্যথা আর বেশি আরো বেশি বাড়তেছে তো একটা মলম ইউজ করতো ওই মলমটা ইউজটা করার কারণে মানে কিছুটা ব্যথাটা নিয়ন্ত্রণ হ্যাঁ থাকতো তো হঠাৎ করে যে জীবন করোনার সময় যে মানুষের রোগ সার্জারি করছে চলে আসে বাড়িতে চলে আসার পরে আবার এই মাঝখানে আবার ব্যথা শুরু হয়েছে আচ্ছা মানে মালয়েশিয়া থাকতোই দেখতো ইউটিউবে যে স্যারের ডক্টর শহীদুল্লাহ স্যারের ভিডিও দেখার পরে তো একদিন আমার বললো যে আমি তো আবার ঢাকা কাকরেল থাকি এখানে আমার লোক যোগাযোগ করে যোগাযোগ করার পরে দেয় ওই ঠিকানায় যে শ্যামলি আসলাম আসার পরে আজকে বারো দিন ধরে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আল্লাহ স্যার বলছিল সতেরো দিন থাকার জন্য আচ্ছা সতেরো দিন থাকার জন্য মানে বারো দিন আল্লাহ দিলে ইনশাল্লাহ সুস্থ সুস্থ হওয়ার কারণে আজকে চলে যাওয়ার এই ফোনের মাধ্যমে বা হ্যাঁ। সবসময় যে ব্যথা নিয়ে কমপ্লেন করতেন এখন কি সেই কমপ্লেনটা হ্যাঁ উনি যেরকম ব্যথাটা ছিল আল্লাহ দিলে ইনশাআল্লাহ ব্যথাটা নাই চলে গেছে ঠিক আগের মতো আগের মতো সুস্থ অবস্থা ঠিক যেমনটা ছিলেন আগে হ্যাঁ। ঠিক সেই অবস্থা আবার ফিরে গেছে সেই অবস্থায় আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দর্শক শুনতে পেলেন এরকম হাজারো ঘটনা আছে হাজারো কাহিনী আছে সব কিছু আপনাদের সামনে আনা সম্ভব না এর ছোট কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসি যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে নিতে একটা সময়ে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যাদের ভীতিশ্রদ্ধ হয়ে গেছেন মনে করছেন যে আর কোনো চিকিৎসা করব না আমার হয়তো আর কোনো দিন কোনো ধরনের চিকিৎসা হবে না আমাকে সারা জীবন এইভাবে কষ্ট করতে হবে তাদেরকে বলছি আমাদেরকে একবার চেষ্টা করতে দিন ইনশাল্লাহ সুস্থ হবেন ভালো থাকবেন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কাঁধে কাঁধ মিলে সব কাজ করতে পারবেন ব্যথার জন্য কখনো নির্ঘুম রাত কাটাতে হবে না ব্যথার জন্য অন্তত চোখ দিয়ে এক ফোঁটা পানি আর বের